আমাদের জনবল কম স্যার অলরেডি আমরা টোটাল চারজন স্টাফ কর্মরত মিষ্টি দেয় প্রচুর একশো আশি কেজি মাদক নিয়ন্ত্রণ সভা সভা হয়েছে দুইটি স্যার তার মধ্যে গণসচেতনা সচেতনা দেখবেন এটা একটা এই কার্যক্রমের সাথে আমাদের স্থানীয় প্রশাসন বিজেপি পুলিশ আনসার এবং র্যাব তাদের সাথে সমন্বয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে আসলে সেই বন্ধু উপর আর কারো কোনো বক্তব্য আছে কিনা সম্প্রতি যে বিশেষ অভিযান চলছে সারা দেশব্যাপী সেই সম্ভবত চিঠি আছে আমাদের উদ্বোধন দপ্তর থেকে উৎপাদন করেন কিন্তু এটা কোনোভাবে পরিবহন করা